তোমার তারিফ করার মতো ভাষা বি পাই না সব কামালো তাল্লা পাখির তুমি যে তারায় না তোমার তারিফ করার মতো ভাষা বি পাই না সব কামালো তাল্লা পাখির তুমি যে না মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা